ঠিক আছে পড়া ধরবো পড়া বলবে একটু দেখে নাও ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছে একটা দিতে হয় ভুল ভাল পড়ছে ঠিক করে পড়ো ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছের বেড়ার ধারে কেউ কোথাও নেই একটা থাপ্পড় দিতে হয় ভুল ভাল পড়লো ঠিক করে পড়তে পারে না চুপচাপ বসে থাকো মহেশ্বর পড়ো ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছের বেড়ার ধারে কেউ কোথাও নেই বা বা বা ভালো হয়েছে ভালো হয়েছে দেখলি আমি ঠিক বলেছি মহেশ্বর তুমি একদম ঠিক বলেছ এই যে শোনো মৌসুমি এই কুলিবাগদির বাড়ি না পড়াশোনা হয় না কুলিবাগদির বাড়ি পড়াশোনা হয় না তুমি কি পড়লে ও ঠিকঠাক পড়লো একই পড়া দশ দিন ধরে পড়ছো ঠিক করে বলতে পারছো না আর মহেশ্বর তুমি একটু দূরে বসো ওর সাথে বসবে না একটু দূরে বসো ব্রাহ্মণের ছেলে একটু দূরে বসো আর তোমাকে বারবার বলছি ওর সাথে বেশি কথা বলবে না মহেশ্বর ও একটা তাল পড়লে দৌড়ে গিয়ে কুড়িয়ে আনতে পারবে তুমি পারবে পড়াটা বলছি ভালো করে মন দিয়ে শোনো ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছে বেড়ার ধারে কেউ কোথাও নেই বুঝতে পেরেছ বুঝতে পেরেছো তুমি যা পড়ায় না ওয়ার্ল্ডের বেস্ট পড়ায় তোমরা <laughs> ঠিক আছে ওকে আমি বুঝে বুঝে পাচ্ছি না ও কেন যে বুঝতে পারছে না বুঝতে চাইছো না আমি ওখানে পড়তে যাব না স্যারের কাছে কেন যাবে না আমি তোমার কোনো কথা শুনতে চাই না আমি কোনো কথা শুনতে চাই না তুমি ওখানেই পড়তে যাবে কোনো অজুহাত শুনবো না তারা সবসময় অপমান করে আমাকে অনেক কিছু দিয়ে বলে কুলি বাগদি তাল পড়লে কুড়োতে পারবো তাল আম জাম কুড়ি আনতে পারবো অপমান করতে থাকে সবসময় এটা সত্য ঘটনা পুরোপুরিটা এখানে বলা হয়নি তা বিশেষ করে যাদের মেয়ে সন্তান আছে তাদের জন্য এই বার্তাটা সবসময় বাচ্চাদের এড়িয়ে যাবেন না শুনতে চাইবেন যেমন মৌসুমির মা এখানে কোনো কথাই শুনল না যে তার কি সমস্যা হচ্ছে তা বাচ্চার কথা অবশ্যই বোঝার চেষ্টা করবেন সে কি বলতে চাইছে আর এখানে যেটা ব্যাপারটা আছে এখনও অনেক গ্রাম বাংলায় হয়তো সেই রকমভাবে দেখতে গেলে নেই কিন্তু ভেতরে ভেতরে অনেক রীতি রেওয়াজ এখনও আছে যে ও ছোট লোক ওর ছোট জাত ওর টাইটেল নিয়ে কুলি বাগদি তা এই ব্যাপারটা এখনও আছে ভেদাভেদটা আছে তা সেটাকে হাত জোর করেই বলবো এখন এগুলো আর করে কোনো বাচ্চাকে বিশেষ করে গরিব দুস্থ দরিদ্র বাচ্চাকে পিছিয়ে দেবেন না তাকে সাহায্য করুন ভুল পথে পরিচালনা করবেন না কেন তার ভিত